রুমন হ্যাঁ পরীক্ষায় কত পাবো আরে ভাই একশোর ভিতর একশো ভিতর পঁয়ত্রিশ তো পাবোই আরে লে আর কতবার এবার টেনে থাকবো এবার পাশ করবোই আরে আলফাসকো এ আছে আশেপাশে আরে স্যার মার রে মাস্টার গান এটা কি হইছে আর বলিস না আমার পরীক্ষা নকল ধরেছে নকল টকল করা স্যার কষ্টকর কষ্ট কষ্ট দুটি থেকে আমি প্রতিষ্ঠা করেছি আর ওইগুলো আমি খাতে লেখার পর বাদ দিয়ে তো সব আমি কষ্ট করেই লেগেছি আরে ভাই প্রশ্ন তো প্রতিষ্ঠা ছিল তুই আর কি কষ্ট করবো প্রতিষ্ঠা ছিল কি হয়েছে লালপুরা তারপরে আমি করবো পিএমইউ ইঞ্জিনিয়ারিং পিএমইউ ইঞ্জিনিয়ারিং এইটা আবার কি রকি বল তুই শালা পাগল হ্যাঁ পাবনা মেন্টাল ইউনিভার্সিটি কি হয়েছে আর বলিস নি গণিত সাত ধরে মারিছে কোন আইলি ছায়া কিছু ভাই হ্যাঁ গণিত স্যার কিন্তু নকল চেক করছে আমি তো প্রচেষ্টা করেছি স্যারের মুখের আগে পিএম ইঞ্জিনিয়ারিং ঢালি তুই কি পিএম ইঞ্জিনিয়ারিং করবো আমি টাকার দেওয়াল টাকার দেওয়াল দেওয়াল আরে টাকার বস্তা সেলাই করবো বস্তা বস্তা দেওয়াল আমি তো পিএম ইঞ্জিনিয়ারিং করছি আমি ইনকাম করবো টাকা বসে বসে এ দশ দুই কেজি মাল দশ টাকার দুই কেজি ফুরি গেল মাল ফুরি গেল টাটকা ফাটকা মাল ফুরি গেল দশ টাকার দুই কেজি রকি ফোন দিয়ে দেখি ওই মনে হয় এতক্ষণ তো ইঞ্জিনিয়ার হাজার টাকা দেওয়ালই গাচ্ছে হ্যাঁ, হ্যালো রকে তুমি তো মনে হয় ভাইয়া কোন ইনসিডেন্ট হাট টাকার দেওয়াল গাছ পিসা আবার চার বছর পরে এক জায়গাতে দেখা আমি হয়ে গেছি ব্যবসা কর্মচারী তুই হয়ে গেছিস লেবার বেস্তিরে বেস্তিরে ঠিক আছে রুমানের কোনো খবর আছে না ওর সাথে মেলা দিন দেখা নাই তো ফোন দিন তো আসার কথা আরে বাবা এটা সত্যি সত্যি বড় লাগা হয়ে গেছে আসলে টেকার বস্তা জোড়া দিচ্ছে খালি সেলাই জোড়া দিয়া সেলাই করি লে ভাই গরিবের স্যান্ডেল ছিড়ে গেল জোড়া দিয়া সেলাই করি পাঁচ টাকা নিচে লিনে চিন্তা করিস নি কিছুদিন পরে আমার গ্রামে অডিশন আছে ওখানে আমরা সিলেক্ট হয়ে যাচ্ছি অডিশনে আরামে সিলেক্ট হয়ে যাবো চলো সেখানে যাই রকি সাহেব বসেন বসেন হ্যাঁ কি বসেন বসেন সারাদিন অডিশন তাড়াতাড়ি শুরু করেন আমার টাকার অভাব পড়েছে হ্যাঁ হ্যাঁ বসেন চলে আসছে হ্যাঁ এত জায়গা কমবে আর স্যার আজকে আমি এখানে বহিমিরের কালী নীলানি গানটা শোনাতে এসেছি গানটি শুনুন কালো কালো আমার গাড়ির কাজ কালো আলো দরকার সবে আর গাড়ির কাজ কালো আর কোনো সমস্যা টমস্যা আছে ওই আমার আশেপাশে শুধু ঘুরে পুলিশ আর আর্মি মানে ধর ধর শালার পিছু সবসময় পুলিশের আর্মি তো স্যার আমি ইঞ্জিনিয়ার মুছি তো আমি আপনাদের মাঝে একটা গান পরিবেশন করব পিরিতে ভালা গলার মালা পড়লে কি আর হয় ও ভাই তুই ফাটা দিব তুই ফাটা দিব তুই ফাটা ও ভাই তুই ফাটা দিব তুই ফাটা দিব তুই ফাটা দিব হ্যালো স্যার আমি ইঞ্জিনিয়ার ব্যবসায়িক তো আমি আসতে আপনাদের মাঝে র্যাপ শোনাতে তো শুরু করে আমার র্যাপটা চল ভাই শুরু কর তোর গান খারাপ করা হ্যাঁ তো ঠিক আছে স্যার আমি শুরু করলাম আমার র্যাপারটা হ্যাঁ। ইয়ো ইয়ো ইয়ো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আবার নতুন করে শুরু কর তুই तुम्हें लगा था तीनों महीने रोज मैं कुछ नहीं बनूंगा ये काला वाला है बाहर में रोज মিস্টার রকি জ্ঞান ফিনালে উইনারটি ঘোষণা করে দেন অবশ্যই অবশ্যই আর এরই সাথে সাথে আজকের গান ফিনালের উইনার পচি রোমন্তা জিতে গেল গ্র্যান্ড ফিনালে তুই আর আমি সেই মিস্ত্রি আর কর্মচারী থাকলো ব্যবসায়ীর রুমন এখন বড় বড় বিএমডাব্লু ঘুরে খালি বিএমডাব্লু ঘুরে ওই আবার ড্রাইভার চলায় আর ওই পিছিয়ে গান লাগে অ্যাঙ্গের বসে থাকে আমার ওই ভ্যানেই চলা লাগবে কিছু করার নাই চয় এখন মেলা দেখ আশেপাশে গাড়ি আসে নাকি তোর দশ আমার দশ বিশ টাকায় ভাড়া সেটেল হ্যাঁ পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা গাড়ি ভাড়া পাঁচ টাকা তো হ্যালো গাইজ আমাদের সাইকো স্কোয়াডের এটা ফার্স্ট ভিডিও ছিল আশা করছি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন Hey never let them get inside your head They'll tell you what to do in life instead